আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাই দা ওয়ে লাইফটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম বলা এম মকু এম হাসি ইউ আর মকু এম হাসি ইউ আর মকু বলা এম টেপলা এম টেপলা আমার জীবনটা ঢাকা টু কুমিল্লা কুমিল্লা টু ঢাকা হয়ে গেছে বুঝছো আমরা কালকে রাতে চোদ্দ গ্রাম আসছি ওকে সকালবেলা আবার ঢাকা বাড়াইছি গাড়ি দিয়ে আম্মুদের ক্যাশ কেনার জন্য বলা এম টি শার্ট ব্যবসায়ী না প্লেয়ার দিলে ভালো হতো তুই প্লেয়ার আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে চাচ্ছি আর কি নিজে আমার টিম হইছে আমি আর তুই টিম আর কি না আমারই তো হ্যাঁ আমারই তো খালি খালি ও খেলাটা পারে না মাঝে মাঝে একটু ভাব দেখাতে যে স্কিল শট করতে চাই মিস করে লাস্ট গেমটা কিন্তু আমি তোরে জিতেছি ও এন্ড এখানে হইছে আচ্ছা একটু কমেন্ট পড়ি কী অবস্থা ভাইয়া হেই তো আলহামদুলিল্লাহ গুড নয়শো তিয়াত্তর জন দেখতেছে মানুষ one K people are watching একটু লাইটের নিচে আসি এই যে এখন সুন্দর লাগতেছে এই নাকি কারেন্টের লাইনটেন আছে রে আবার লাইট বন্ধ হয়ে যাবো হাই হ্যালো সো আমি একটু খেলার মারে ঢুকতে চাই জি ভাই কি স্যার বললাম চাইবেন তো খেলতেছস আরে ভাইয়া তুমি কোথা থেকে আসলা আমি ঢাকা থেকে ঢাকা থেকে অনেক দূর না অনেক দূর ভাই অনেক থেকে একশো কিলো আর এখানে প্লেয়ার আছে চোদ্দ গ্রামের এই যে একটা এই যে একটা হেরে কেমন লাগলো খুব ভালো <laughs> আরেকটা হবে বেশ লেগেছে লাভ ফ্রম কুমিল্লা ওয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ two point three K people are watching সবাই কি অবস্থা love you brother love you হ্যাঁ অনেকদিন পরে লাইফ ইয়াস অনেকদিন পরে লাইফ অ্যান্ড ভ্লগ uh, আসবে একটা কালকে থেকে করার চেষ্টা করবো একটা ভ্লগ আসছে কিছু কাজে love from Gazipur love from Satkhira thank you so much love you ভাই আমাদের সাথে কিন্তু গন্ধতা আছে বাট ওর ডিপ্রেশনে যে মানে সে কোন মেয়ে জানি মেসেজের রিপ্লাই দেয় না ও দিঘির পারে একা একা বসে আছে রোহান কায়জার ভাই খালি ঘুম আসে কেন ইয়া ক্যানাডাতে কি মাইনাস চলতেছে নাকি love from Sylhet thank you love from Faridpur three point আরে পড়ে গেলি আরে রিফাত তুমি তো হাই দিলা না রিফাত রিফাত কেমন আছো ভাই আমি হ্যাঁ? ও আমি কোডে রিফাত কেমন আছো রিফাত মোটামুটি আছি ভালো আইফোন চালাচ্ছ অনেক ওর ইয়া গার্লফ্রেন্ড গিফট করছে না আরে রিফাত <laughs> না এটা রিফাত রিফাতের ফোনটা গার্লফ্রেন্ড গিফট করছে ও তাই রিফাত রিফাতে আইফোন চালাচ্ছে এককালে এসে স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা চালাইতো এরপর জেনলি ওপেন হনা রিফাতের কাহিনী কি হ্যাঁ, রিফাত ওপেন হবে এটা কি এটা কি স্যামসাং এর কোন হাই গ্রাফিক্স ফোন নিয়ে আসতেছে যেটা আসলে স্যামসাং এর যেটা আসছে সেটা দিয়ে হবে পিক্সেল নিবা কি নিবে গুগল পিক্সেল পিক্সেল দিয়ে হবে কোন একটাতে হবে তুমি ভালো কথা ভাই আমার বিচার আছে কে ও হচ্ছে কইলো কি যে বসুন্ধরা আমি বন্ধ করিস হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। বেশি love four point one K people are watching from Thakurgaon love from Jamalpur and yes কোনো ব্যাডমিন্টন টুর্নামেন্ট থাকলে আমাদেরকে নক করবেন আমরা খেলবো এসে love from Malaysia love from Jamalpur love from Gazipur thank you হ্যাঁ অ্যান্ড হ্যাঁ যে আমাদের বাড়ির আশেপাশে কোনো খেজুরের রস থাকলে একটু খেজুরের রস থাকলে আমাদেরকে নক দেন কারণ আজকে আমাদের ওই যে হাড়িটা বসায় নাই না না না এখানে আজকে আমরা অনেকগুলো রসখোর যদি আসেও বাট আমাদের আজকে হাড়িটা বসায় নাই এই আর কি টেক লাভ ফ্রম মামা আসলে হাড়ি বসায় নাই হ্যাঁ, সাগরটা দেখতে গেছে ও ওই দেখ কি গাছের লগ ওইটা জিব্বা লাগে আছে লাভ ফ্রম গোপালগঞ্জ আসসালামু আলাইকুম আপনার আম্মু কেমন আছে অল গুড ওরা আসছে মাত্র ঢাকা থেকে এই যে ফাহাদ চাচু নিয়ে আসছে লাভ ফ্রম চোদ্দ গ্রাম লাভ ফ্রম মিরাজ সরাই হ্যাঁ love from feeling thank you কি চলে হ্যাঁ লাইভ চলে বলো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো না তুমি বলো আমি GG pop I am GG pop ও হ্যাঁ পাসওয়ার্ড ভাই কি কম আর লাভ ফ্রম আচ্ছা হৃদয় করি রে লাভ ফ্রম সিরাজগঞ্জ মানজিয়া আপু কই ওরা আছে তোরা কি আচ্ছা ওরা কি উড়ানে খেলে মানজিয়ারা হ্যাঁ? পুতুল পুতুল পুতুল পুতুল খেলে দাঁড়ান আমি একটু যাচ্ছি মানে কি সজাগ আছে সবাই love from Saudi Arabia love you লাইটে একটু কম আসতে পারে আমি যাচ্ছি ওখানে দেখি আছে কিনা লাভ ইউ ভাই love from Bogura love you Fahim ভাই পিস সো এখানে আর হৃদয় এটা কি তুমি আমি লাইভে আছি তুমি দেখলাম সাতক্ষীরার কোন মেয়ের সাথে চ্যাট করতেছো না ভাই আমি সাতক্ষীরার কোন মেয়ের সাথে চ্যাট করতেছি না ভাই এই যে লাইভে দেখলাম মাত্র চ্যাটিং হচ্ছিল মাত্র এটা খোলো লকটা খোলো এটা খোলো না লকটা খোলো পিন পিনটা দাও পিনটা দাও আমি দূর থেকে দেখতেছি তুই চ্যাট করতেছিস না ভাই আমি চ্যাট করতেছি না কি নাম আপনি মিয়া আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলে বলিনি মিয়া <laughs> তো বড় ভাত পার ভাই দাও আমরা এটাও নিয়ে আসছি গঙ্গাদার ফোর আজমিরের for my G6 sir. Damar gari. Damar gari. And uh, here is the pulsar. Pushpa হ্যাঁ কিনা জানি না ওর আব্বা সৌদি আরব সৌদি আরবে যেতেছে চার তারিখে লাগাই দিছি না বেজারটা ও গাইস এই যে আমার যে ভাইটা উদয় ও যে সৌদি আরব গেছে টু ইয়ার্স এগো দুই বছর আগে অ্যান্ড ওর চার তারিখ ফ্লাইট যারা সৌদি আরবে আছেন দাম্মামে যারা প্রবাসী আমার ব্লগ টক দেখেন দাম্মামে এদের দুইটারে খুঁজবেন এ দুইটা দেখবেন কই যায় না যায় আমার একটু আপডেট দিবেন হ্যাঁ। আমাকে ইনস্টাগ্রামে আপডেট দিবেন উদয় তো আছেই দাম্মামে অ্যান্ড এটা চার তারিখ ফ্লাইট এই ফেব্রুয়ারির চিল না এই যে তুই আমারে শোন আমার ফেব্রুয়ারি আঠাশ তারিখ বার্থডে না আমার লাগে হুগু বস পাঠাবি হুগু বস তোর ভাইয়ের তো একটা পাই তোর তো একটা পাই এই মানজিয়া এই মানজিয়া কই ওই দেখো আকাশে তারাবাত্তি ফুড়ে সবাই এসো সবাই এসো সবাই এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে অনেক ভাই তাড়াতাড়ি আকাশ আগুন আগুন অনেক কি নাটক রে কে আর বিয়ে করবে চিনা ভাই আমি কালকে ঢাকা যাচ্ছি <laughs> কালকে ঢাকা যাচ্ছি ধরে দেখি তোর বাস টাকা তুই দাঁড়া তুই দেখ না তুই দাঁড়া পাঞ্জিয়া আরে আগুন জ্বলে তাড়াতাড়ি কুমিল্লার কে কে আছে কুমিল্লা কে কে আছে ও ভাই নোয়াখালী একটা ব্লগ চাই লাভ ফ্রম নোয়াখালী আরে আরে গাইজ আমি মিথ্যা কথা বলছি তারপরে বাকিটা ইতিহাস কি যে কি দরটা খাইছে না আম্মুটা আম্মু বেরিয়েছে আম্মু এমো হ্যাঁ আম্মু হায় দাও কাশ্মীর দিকে এই এই দেখ লাইভে তোরে ইয়া বলতেছে তুই বলে ওভার অ্যাক্টিং করস এই দেখ এই যে এই যে ওভার অ্যাক্টর রে আমার মুখের অবস্থা খারাপ এই যে ক্যামেরাটা বের এই যে এই যে ওভার অ্যাক্টর ওই যে আকাশে একটা তারাবাতি ফুটছে মানে দেখলাম হ্যাঁ হ্যাঁ আমি কিছু হ্যাঁ? আমাকে কিছু জানতে বলছে হাই দিয়ে যাও ওয়ালাইকুম আসসালাম চলো আমরা খেলে আসি আমি খেলে আসলে তারাবাত্তি হ্যাঁ হ্যাঁ মানে আকাশে তারাবাত্তি ওই যে দেখো ওই যে গাছে তারাবাত্তি আসলে আমি তো দশ পনেরো ম্যাচ আর খেলি না এই নাটকটা করছি গাইস কেমন লাগলো ওপেন লাইফ <laughs> হুম I from Dhaka Lalbagh thank you so আমাদের অল ওয়ার্ক ডান আমরা অনেক সাকসেসফুল একটা ওয়ার্ক করতে পেরেছি এটাও ঢাকা থেকে আনাইছিলাম এখন আপনাদের মানে সবাই বলে সাথে কথা বলি হ্যাঁ এখন পরে তো শেষ আমি শেষ না তুই মেয়ের করো মানে, মেয়ের প্রেম করে আল্লাহ দোহাই লাগে মানে কি কোস কথা বানাইতে পারেন ভাই কি কম রে তোর প্যান্টের চিলিক মিলিক মারা কি এটা কি প্যান্ট হ্যাঁ কি কি হ্যাঁ আসিফ ভালো আছোস मुझे पता है uh, <laughs> love from Magu <laughs> পরে তোরে হৃদয় তোর খবর আছে এই এনতে লাইভেতে বিদায় নেই নাহলে রোস্ট হয়ে যাবো অ্যান্ড একটু আপডেটস দিলাম আই লাভ ইউ ভাই I love you love from নসেন্দি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা ব্লগ আসবে ইনশাল্লাহ সুন্দর ব্লগ আসবে ব্লগ আসবে হচ্ছে কালকে থেকে স্টার্ট করবো কালকে থেকে ব্লগ স্টার্ট না আমাদের হ্যাঁ অনেকদিন ড্রোন উড়ে না ড্রোন উড়াবো লাভ ইউ ভাইয়া লাভ ইউ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান না আরো কথা আছে ওর বেটা লাইভ